বিশাল সমুদ্র এর মাঝে একটি মাজার বিস্ময়কর শোনালেও বাস্তবেই অস্তিত্ব রয়েছে বিস্ময়কর এই স্থানের পৃথিবীর অন্যতম বিস্ময়কর এই মাজারটির নাম হল হাজি আলী শাহ মাজার বন্ধুরা গত জানুয়ারি মাসে অফিসের কাজে গেছিলাম মুম্বাইতে তো একদিন অফিসের কাজ সেরে তিন বন্ধু মিলে বিকেল বিকেল বেরিয়ে পড়লাম মুম্বাই উপকূলের আরব সাগরে অবস্থিত বিখ্যাত সেই মাজারটি দর্শন করতে যেটা হাজি আলি দরগা নামেই পরিচিত ఇక్కడ చూసుకోవచ్చు టైం కూడా ఉంటుంది ఇంకా ఈ ట్రైన్ స్టేషన్ ఉంది లోపల సెకండ్ ప్లాట్ఫామ్ థర్డ్ ప్లాట్ఫామ్ కనిపిస్తుంది সেই মতো মুম্বাইয়ের বিখ্যাত লোকাল ট্রেনে চেপে নেমে পড়লাম মহালক্ষ্মী রেলওয়ে স্টেশনে এরপর পনেরো কুড়ি মিনিট হেঁটে আমরা পৌঁছে গেছিলাম সেই ফেমাস হাজি আলি দরগার মেন এন্ট্রান্সের সামনে আরব সাগরের উপকূল থেকে পাঁচশো মিটার দূরে একটি ছোট্ট ক্ষুদ্র দ্বীপে অবস্থিত মাজারটির সম্পর্কে বা মাজারটির ইতিহাস সম্পর্কে জানতে হলে আগে জানতে হবে যার নামে এই মাজার তার ইতিহাস সৈয়দ পীর হাজি আলী শাহ বুখারি ছিলেন একজন সুফি পীর এবং বর্তমান উজবেকিস্তানকালীন নাম বুখারার একজন ধনী বণিক ইলামের মাধ্যমে তিনি অনেক অলৌকিক কাজ করতেন তিনি বিশ্বভ্রমণ করেন এবং অবশেষে ভারতের মুম্বাইয়ে এসে থেকে যান ইসলামের বাণী প্রচার করতে শুরু করেন ভারতের মুম্বাই অবস্থিত হাজি আলী দারগা এই পীরের স্মরণেই নির্মাণ করা হয়েছে হাজি আলী শাহ মুম্বাই আসার পূর্বে উজবেকিস্তানে বাণিজ্য করতেন কথিত আছে উজবেকিস্তানে থাকাকালীন একদিন তিনি নামাজ পড়ে ফেরার সময় দেখতে পেলে রাস্তার ধারে দাঁড়িয়ে একটি মহিলা কাঁদছেন তো তিনি তার কান্নার কারণ জানতে চাইলে মহিলাটি উত্তর দেন বোতলটি মাটিতে পড়ে যায় এবং তেল সম্পূর্ণ মাটিতে মিশে যায় তার স্বামী যদি একথা জানতে পারে তাহলে তাকে মারধর করবে মহিলাটির কান্না দেখে আলি শাহের খারাপ লাগে এবং তিনি তার আঙুলটি মাটির ভিতরে প্রবেশ করার ফলে মাটি ভেদ করে তেলের ফোয়ারা উঠে আসে মহিলাটি সেখান থেকে তার তেলের বোতলটি পুরোনায় ভরে খুশি মনে বাড়ি চলে যায় কিন্তু এরপর থেকে তার খারাপ লাগা শুরু হয় যদিও সে মহিলাটির উপকার করেছে কিন্তু তার এটা ভেবে খারাপ লাগে যে তিনি মাটি খুঁড়ে মাটিকে আঘাত করেছেন এরপর থেকে তিনি রাতে খারাপ স্বপ্ন দেখতে শুরু করেন এবং অসুস্থ হয়ে পড়েন এরপর তিনি তার মায়ের অনুমতি নিয়ে তার ভাইয়ের সঙ্গে ভারত সফরে আসেন এবং অবশেষে মুম্বাইয়ের সমুদ্র তীরে ওয়ার্লিতে এসে পৌঁছান একসময় তার ভাই তার নিজের দেশে ফিরে যান কিন্তু আলিশা সেখানে থেকে যায় এবং মৃত্যুর আগে পর্যন্ত মানুষের কাছে ইসলামের বাণী প্রচার করে যান মৃত্যুর আগে তিনি তার ভক্তদের নির্দেশে বলে যান মৃত্যুর পরে যেন কোনো নির্দিষ্ট স্থান বা কবরস্থানে সমিত না করে তার কাফন পরিয়ে তাকে যেন সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয় তিনি হজ পালন করতে পবিত্র মক্কা নগরীতে গিয়েছিলেন মক্কার উদ্দেশ্যে রওনা দেওয়ার পূর্বে তিনি তার সমস্ত সম্পদ বিলিয়ে দেন কিন্তু হজ পালন করতে গিয়ে তার মৃত্যু হয় তার ভক্তরা তার দেয়া আদেশ পালন করতে এবং কফন সমুদ্রে ভাসিয়ে দেন ভাসতে ভাসতে তার কফন মুম্বাইয়ের ওয়ার্লি সমুদ্রের মাঝে পৌঁছায় পরবর্তীকালে সেখানে তার সমাহিত করা হয় ও দরগা শরীর নির্মিত হয় তার দরগার অট্টালিকাটি অসাধারণ ইন্দো ইসলামিক স্থাপত্য কৌশলে নির্মিত ক্ষুদ্র দ্বীপটি মহালক্ষ্মী শহরের সঙ্গে এবং একটি সংকীর্ণ বাঁধ দ্বারা যুক্ত যা প্রায় লম্বায় এক কিলোমিটার দরগায় প্রবেশ করতে পারাটা অনেকটা জোয়ারের উপর নির্ভরশীল রেলিং না থাকার কারণে জোয়ারের সময় যখন মাতৃ ডুবে যায় তখন দরগায় প্রবেশ করতে পারা যায় না তাই শুধুমাত্র কম জোয়ারের সময় দরগাতে যেতে হয় দরগাটি ভ্রমণকারী এবং হাজি শাহের ভক্তদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় মুসলিম ধর্ম ব্যতীত অন্য ধর্মের সকল মানুষও জন্য জায়গাটি উন্মুক্ত মানুষ এখানে বিভিন্ন মানত নিয়ে যায় এবং তাদের মতে ওখানে গিয়ে প্রার্থনা করলে তাদের সকল ইচ্ছা পূরণ হয় দরগাহটি জুড়ে একটি বড় সাদা মার্বেল পাথর রয়েছে মসজিদের ভিতরে সমাধিটি একটি লাল বুটিদার এবং সবুজ চাদর দ্বারা আবৃত মূল হলঘরটিতে মার্বেল স্তম্ভগুলি শৈল্পিক আয়নার কাজের সঙ্গে বিভিন্ন রঙিন পাথরে অলঙ্কৃত হয়ে আরবিতে আল্লাহর নিরানব্বইটি নামের বানান লেখা আছে প্রতি বছর মাঝারটিতে হাজি আলিশার শাহের মৃত্যুবার্ষিকী ঈদুল ফিতর এবং ঈদুল জোহা পালন করা হয় এছাড়াও প্রতি শুক্রবার সন্ধ্যায় কাওয়ালিদের আসর বসে যা বেশ জাঁকজমকপূর্ণ প্রতি সন্ধ্যায় দারগায় আলোকসজ্জা এমনভাবে সজ্জিত করা হয় যা অন্ধকার সমুদ্রের মাঝে বিস্ময়করের সৃষ্টি করে তবে প্রায় ছশো বছরের পুরনো এই দরগাহটিতে প্রতিনিয়ত লবণাক্ত বাতাস এবং সপ্তাহে প্রায় আশি হাজার দর্শকের কারণে ক্রমাগত ক্ষতি হচ্ছে দরগাহটির সবচেয়ে বড় চমকপ্রদ ব্যাপার হলো যে কোনো দুর্যোগের মোকাবিলা করে এটি টিকে থাকে সমুদ্রের মাঝে থাকা সত্ত্বেও সমুদ্রের উত্তাল ঢেউ এই দরগার কোনো ক্ষতি করতে পারে না এমনকি এক ফোঁটা জলও দরগার মধ্যে প্রবেশ করতে পারে না উনিশশো সালের তুফানে মুম্বাই অনেক বেশি ক্ষতি হলেও সেটা দরগার ওপর আঘাত আনতে পারিনি আর দু সালে ভারী বন্যাতেও যখন মুম্বাই শহর ডুবে গেছিল তখনও দরগার কোনো ক্ষতি হয়নি এত সব ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ সহ সমুদ্রের উত্তাল ঢেউও দরগাটির কোনো ক্ষতি করতে না পারার পিছনে কারণ জানতে স্বাভাবিকভাবেই সবাই উৎসুক থাকে তবে আজও বিজ্ঞানীরা অনেক চেষ্টার পরও এর কারণ ব্যাখ্যা করতে পারেনি এখন আসি হাজি আলী দরগা পরিদর্শনের সেরা সময় সপ্তাহে সব দিনই দরগা খোলা থাকে সকাল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে দশটা অব্দি দরগা খোলা থাকে এছাড়া ভক্তরা বৃহস্পতিবার ও শুক্রবার দর্শনে করতেই বেশি পছন্দ করে আর বন্ধুরা এর কোনো প্রবেশ মূল্য নেই এবার আসি হাজি আলি দরগায় পৌঁছাবেন কিভাবে আপনি যদি ট্রেনে করে আসতে চান তাহলে আপনাকে নিকটবর্তী মহালক্ষ্মী রেলওয়ে স্টেশনে নামতে হবে রেলওয়ে স্টেশন থেকে পায়ে হেঁটে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন সো বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আবার দেখা হবে নতুন কোনো ট্রাভেল ব্লগে ধন্যবাদ বন্ধুরা ভালো থেকো